কিছুই না বলিয়া একবার দেখা দাও আসিয়া বাজি কিছুই না বলিয়া দেখা দাও আসিয়া আমার ভাঙা ঘরে তোমায় দেখতে চাই আমার ভাঙা ঘরে তোমায় দেখতে চাই বহুদিন দেখি নাই আমি বহুদিন দেখি নাই আমি তোমার আমার বাজি সেহাবতি সেহাব বাবা তুমি আমার কিবলা কাবা সেহাবতি সেহাব বাবা দেখি নাই আমি কতকাল দেখি নাই আমি হৃদয়ক ফুল আজিয়া শ্যামালির বাগে ফুটিল কিছু না বলিয়া দেখা যাওয়া শিয়া বাড়ি কিছু না বলিয়া একবার দেখা যাওয়া শিয়া আমার ফাঁকা ঘরে তোমায় নিয়ে যা কতকাল দেখি নাই আমি কতকাল দেখি নাই আমি তোমায় দেখে প্রাণ জুড়াই সোনা বলিয়া দেখা যাওয়া শিয়া বাড়ি কিছু না বলিয়া রাখিয়া দয়া করে তুমি দেখা প্রিয় মনে প্রাণ মনির বাহার বলে মনির বাহার বলে তোমার দিদার যেন পাই না বলিয়া দেখা বাজি না বলিয়া দেখা আমার ভাঙা ঘরে তোমায় দেখতে চাই কানে কিনায় আমি তোমায় দেখে প্রাণ